भारतीय पापा केन्द्र तरफ जो लैटेस्ट बारटा बेलर जो सूचना मिली ता अनुसार बर्तमान जो बात्या जोआद तार अवस्थित बर्तमान हूँ पखापाखि दुईश दस कोमीटर विशाखापाटनम रु दुईश दस कोमीटर दक्षिण दक्षिण पूर्व दिग्वर अच्छी जोटा आम गोपालपुरु हम तीन शह कोड़े कोमीटर साउथ अफ गोपालपुर ତିନିଶହ ନବେ kilometre south east of south south west of Puri ଏବଂ ପାରାଦୀପଠୁ ଦକ୍ଷିଣ ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମରେ ପାଖାପାଖି ଶହେ ଚାରିଶହ ସତୁରି କିଲୋମିଟର ଦୂରରେ ଅବସ୍ଥିତ ଅଛି ଏବଂ ଏହା ଘଣ୍ଟାକୁ ଆଭରେଜ ଗତ ଛଅ ଘଣ୍ଟା ଭିତରେ ଘଣ୍ଟାକୁ ଛଅ କିଲୋମିଟର ବେଗରେ ଆଗକୁ ବଢ଼ୁଛି ଆଜି ରାତି ନଅଟାରୁ ମଧ୍ୟରାତ୍ରି ଭିତରେ ତାହା ଆଉ କିଛି ବାଟ ଅତିକ୍ରମ କଲା ପରେ ରିକର୍ଭିଂ କରିବ ନର୍ଥ ନର୍ଥ ଇଷ୍ଟ ଡିରେକ୍ସନ୍କୁ ଉତ୍ତର ଉତ୍ତର ପୂର୍ବ ଦିଗକୁ ରିକର୍ଭିଂ କରିବ ଏବଂ ଆଉ ନର୍ଥ ନର୍ଥ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ ଉତ୍ତର ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ ଦକ୍ଷିଣ ଓଡ଼ିଶା ଉପକୂଳରୁ ପାର୍ଲେଲ ମୁଭ୍ କରିବ ଉପକୂଳ ପାଖାପାଖି ମୁଭ୍ କରିବ ଏବଂ ଆସନ୍ତାକାଲି ମଧ୍ୟାହ୍ନ ବେଳକୁ ପୁରୀ ଉପକୂଳ ପାଖାପାଖି ପହଞ୍ଚିବ ସେତେବେଳକୁ ଏବେ ବାତ୍ୟାଟି ଟିକିଏ ତା'ର ଯେଉଁ ତୀବ୍ରତା ହ୍ରାସ ପାଉଛି ବୋଲି ଅନୁମାନ କରାହେଉଛି ଏବଂ ଆକଳନ କରାଯାଉଛି ତାହା ପୁରୀ ଉପକୂଳରେ ପହଞ୍ଚିଲା ବେଳକୁ ଯେଉଁ ବାତ୍ୟାରୁ ସାମୁଦ୍ରିକ ବାତ୍ୟାରୁ ତାହାର ତୀବ୍ରତା ହ୍ରାସ ହିଁ ସେଇଟା ତୀବ୍ର ଅବପାତର ରୂପ ନେଇଥିବ ମାନେ ଡିପ୍ ଡିପ୍ରେସନ୍ ହିସାବରେ ପୁରୀ ଉପକୂଳ ଛୁଇଁବ ପୁରୀ ଉପକୂଳ मध्यान बेलू छुईला बेलू तार बेग पखापाखी घंटा को से सतुरी कोमीटर घंटा प्रति तार बेग रेणु आम कल जो कहूलु नबे शहे कोमीटर रही बर्तमान पापा विभाग आकलन अनुसार कम हम षाठी सतुरी कोमीटर बेगर पवन रही संभावना अच्छी से स्थल भाग ହୁଏତ ପଶିପାରେ ପଶିବ ଯଦି ପୁଣି କିଛି ବାଟ ଅତିକ୍ରମ କଲା ପରେ ପୁଣି ତାହା ସମୁଦ୍ରକୁ ବାହାରିଯିବ ଏବଂ ୱେଷ୍ଟବେଙ୍ଗଲ ଉପକୂଳ ଆଡ଼କୁ ଗତି କରିବ ଏବଂ ସେତେବେଳକୁ ତା'ର ଆସ୍ତେ ଆସ୍ତେ ତା'ର ତୀବ୍ରତା ଆହୁରି କମି କମି ଯିବ ଏହାର ପ୍ରକୋପରେ ଯେଉଁ ଆମେ ଆଶା କରୁଥିଲୁ ୱିଣ୍ଡ ସ୍ପିଡ୍ ତ କହିଲି ଲ୍ୟାଣ୍ଡଫଲ୍ କରିବା ବେଳକୁ ସ୍ଥଳଭାଗ ଛୁଇଁବା ବେଳକୁ ତା'ର ବେଗ ପବନର ଗତି ବେଗ ରହିବ ପାଖାପାଖି ଷାଠିଏ ସତୁରି କିଲୋମିଟର ଏବଂ ଯେତେବେଳେ ଆଜି ରିକର୍ଭିଂ କରିକି ଉପକୂଳ ଦେଇକି ଯିବା ଯିବ ସେତେବେଳେ ତା'ର ମାନେ ପବନର ବେଗ ଆସ୍ତେ ବର୍ତ୍ତମାନ ତ ନବେ କିଲୋମିଟର ଅଛି ସମୁଦ୍ର ଭିତରେ ଘଣ୍ଟା ପ୍ରତି ଆସ୍ତେ ଆସ୍ତେ ତା'ର ବେଗ କମି କମି ଆସିବ ତା'ର ପ୍ରଭାବରେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଗତକାଲିଠୁ light moderate light to moderate rain ଆମେ ଦେଖିଛେ ଏବେ ଟିକେ କିଛି ଅଂଶରେ ବର୍ଷା ଆରମ୍ଭ ହୋଇଛି ଆଶା ପାଣିପାଗ ବିଭାଗର ଯେଉଁ ଆକଳନ ଅଛି ଆଜି এই গঞ্জাম পুরী জগৎসিংহপুর খোর্ধা এই অঞ্চলের এই জেলাগুড়িকরে প্রবলরু অতি প্রবল বর্ষা বি হয়েপরে এবং আপনার যদি আজ পাপাগ বিভাগের সতর্ক সূচনা দেখি কটক ভুবনেশ্বর সেথিরে স্পষ্ট উল্লেখ অছি আজ এই କଟକ ଏବଂ ଭୁବନେଶ୍ୱର ସହରରେ ମଧ୍ୟ ଦୁଇଶହ ମିଲିମିଟରରୁ ଅଧିକ ବର୍ଷା ହୋଇପାରେ ତାକୁ ଆଖିରେ ରଖି ଆମର ଯେଉଁ ଡିପ୍ଲୟମେଣ୍ଟ କରିଥିଲୁ ଯାହା ଜଣାପଡ଼ୁଛି ପବନର ବେଗ ଯେହେତୁ କମିବ ହୁଏତ ଆମକୁ ସେମିତି ଇନଫ୍ରାଷ୍ଟ୍ରକ୍ଚର ଡ୍ୟାମେଜ୍ ହେଲା ଭଳିଆ ଆମେ ଆଶା କରୁନାହୁଁ ତେବେ ଏଇ ବର୍ଷା ଏବଂ ଯାହା ବି ପବନ ହେବ ତା ଫଳରେ ଏଇ ଯେଉଁ ଉପକୂଳବର୍ତ୍ତୀ ଜିଲ୍ଲାଗୁଡ଼ିକରେ ଚାଷ अति गभर भाव प्रभाव प्रभावित हम कारण धान जो पचवा अवस्था अच्छी बाची आसला आसी से क्रप गुड़िक पवन शार संभावना अधिक एवं बर्षा जो पा भितर रड़ जापे से दृष्टि चाष निश्चिंत भाव अधिक क्षति हम बोली लगुच्छी ସେହିଭଳି ଯେଉଁ ପନିପରିବା ଚାଷ ଅଛି ତାହା ମଧ୍ୟ ପ୍ରଭୂତ ଏହିସବୁ ଜିଲ୍ଲାମାନଙ୍କରେ ଅନେକ କ୍ଷତି ଘଟିବ ଘଟିବାର ସମ୍ଭାବନା ଦେଖାଦେଉଛି ଆସନ୍ତାକାଲି ସନ୍ଧ୍ୟା ସୁଦ୍ଧା ତାହା ଓଡ଼ିଶା ଉପକୂଳ ଅତିକ୍ରମ କରିସାରିଥିବ ତେଣୁ ଆମେ ଆଶା ରଖି ଆଶା କରିବା ଯେ ଆସନ୍ତାକାଲି ମଧ୍ୟରାତ୍ର ପୂର୍ବରୁ ଏଇ ଯେଉଁ ବାତ୍ୟାର ପ୍ରଭାବ ଯାହା ବି ପ୍ରଭାବ ହେବ ତାହା ओडा उपुर हटि हटि जा तेज जेहेतु पवन रेग कम तेणु आमर विशेष इवाकुएसन कर आवश्यकता पड़े ना बर्षा को केवल देखिकी लो लाइंग अंचल जहाँ इभाकुएसन लोकाल अवस्था देखिए एवं गोटे किसी संवादपत्र तथा तो किसी वेब चैनल बा कि इलेक्ट्रोनिक चेल ସକାଳୁ ଗୋଟିଏ ନ୍ୟୁଜ୍ ଆସୁଥିଲା ଯେ ପାଞ୍ଚ ମିଟର ପର୍ଯ୍ୟନ୍ତ ଜୁଆର ଉଠିବ ଏବଂ ସାତଟି ଜିଲ୍ଲାର କୋଷ୍ଟାଲ ଓଡ଼ିଶାରେ ସମୁଦ୍ର ଜଳ ମାଡ଼ି ଆସିବ ତେବେ ଏ କିଛି ସମୟ ଆଗରୁ ଭୁବନେଶ୍ୱର ପାଣିପାଗ କେନ୍ଦ୍ର କ୍ଲାରିଫାଏ କରିଛି ଯେ ଟାଇଡାଲ୍ ହାଇଟ୍ ଯାହା ଅଛି ବା ଜୁଆରର ଉଚ୍ଚତା ଆମର ଯେଉଁ ପ୍ରତିପଦା ଦିନ ଯେହେତୁ ଅଛି ସେଇ ତୁଳନାରେ ମାତ୍ର शून्य दशमिक पाँच मीटर पखापाखि देढ़ फुट दु फुट हूँ तो अधिक बढ़ गोटे को न्यूज ईर बार फुट रु पंदर फुट उचार जुआर आसव सेमि खबर को पापा विभाग ए खंडन करें क्लारीफाई कर बर्षार प्रभाव रिछे तो जुआर निश्चिंत आसब तेब आम गत कही आम आज दिन जो टाइट हाइट टी नर्माल डे ठू अधिक रहे तुलन में आउ अधिक अधमिटर टाइट आसवर संभावना अच्छी ताकू देखिकी जिला प्रशासन मैंने आवश्यक स्थले केवल इवाकुएसन कर बर्तमान सुधा जहाँ रिपोर्ट नौटा बेल सुधा आसी बेसी पखापाखी पखापाखि देढ़ हजार लोक इभाकुएट कर गंजाम जिला केन्द्रापड़ा जिला पूरी जिलूर कि आम जो प्रेगनेंट मदर मानक हस्पिटाल को सिफ्ट कर पखापाखि सबू जिलार मिसले पखापाखि तीन शह हम एक्जाक्ट फिगर डिफरेन्ट मीडियम आसूँ ह्वाट्सअप ट्विटर ताको आम कलेक्ट कला आराउंड थ्री हंड्रेड भितर आम प्रेगनेंट माँ मान सिफ्टिंग कर अदरवैज सबुठ ओड्राफ एनडीआरएफ एवं फायर सर्विस टीम मुतयन अच्छा से प्रस्तुत ही अच्छा किसी जगह भी जिला प्रशासन तरफ गाँव मानक जाक मान बुझा कचा घर बाहर टी रेजिस्टा हो गाँ मानक कहीं जेहेतु बर्षा बढ़ी नाला पवन ना से रिलक्टाट होती लोक मैंने तेज समस्ते गोटे कथा गाँव मान सूचना मिलती जदि बर्षा बढ़ आम अटोमेटिकाली जीवु पाख सेल्टर व स्कूल जाश्रय नबू आम आशा करें जनसाधारण को अनुरोध करूँ जे ପବନର ବେଗ ଷାଠିଏ ସତୁରି କିଲୋମିଟର ରହିଲେ ମଧ୍ୟ ବର୍ଷା ହେବ ସେଇ ପବନରେ ମଧ୍ୟ ଛୋଟ ମୋଟ ଗଛ କେଉଁଠି ଉପୁଡ଼ି ଯାଇପାରେ ବା ଗଛ ଭାଙ୍ଗିପାରେ କେଉଁଠି କାଁ ଭାଁ ଇଲେକ୍ଟ୍ରି ଖୁଣ୍ଟ ମଧ୍ୟ ଭାଙ୍ଗି ଯାଇପାରେ ବା ତାର ଛିଡ଼ି ଯାଇପାରେ ତେଣୁ ସେଇ ଅଞ୍ଚଳ ଗୁଡ଼ିକରେ ଯେଉଁ ଅଞ୍ଚଳରେ ପବନ ହେବ ସେ ପବନ ସମୟରେ ଜନସାଧାରଣଙ୍କୁ ମୋର ନିବେଦନ ରହିବ ମା' ମାଉସୀକୁ ନିବେଦନ ରହିବ ଆମେ ଘରୁ ଆଭଏଡ଼୍ କରିବା ବାହାରିବା ପାଇଁ ଘରୁ ବାହାରିବା ନାହିଁ ସେଫ୍ ଘରେ ରହିବା ଯଦି କଚା ଘରେ ରହୁଛନ୍ତି ପାଖ କୋଠା ଘର ଯଦି ଆପଣ ବାତ୍ୟା ଆଶ୍ରୟସ୍ଥଳୀକୁ ଦୂର ପଡ଼ୁଛି ବା ଯିବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି ତେବେ ପାଖ ସ୍କୁଲ ପାଖ ପଞ୍ଚାୟତ ଘର ଅଙ୍ଗନବାଡ଼ି ଘର বা কিছু নহলে সাহি পড়িশাঙ্ কোঠা ঘরে আশ্রয় নিয়ন্তু কচা ঘরে কেউ আশ্রয় নিয়ন্তু না বাই এন্ড লার্জ আমি সাইক্লোন ইম্প্যাক্ট সরলা পরে ইমিডিয়েট তো ড্যামেজ আসেসমেন্ট আমি করবু যে এথর ଏଗ୍ରିକଲଚର କ୍ରପ୍ ଡ୍ୟାମେଜଟାକୁ ଆମେ ବେଶୀ ଗୁରୁତ୍ୱ ଦେବୁ ଭଲ କରି ଆସେସମେଣ୍ଟ କରିବା ପାଇଁ କାରଣ ଏଥିରେ ଚାଷୀ କୁଳଙ୍କର କ୍ଷତି ଅଧିକ ହେବ ବୋଲି ଆଶା କରାଯାଉଛି କାରଣ ଏଇ ଯେଉଁ ଅଦିନିଆ ବର୍ଷାରେ ଫସଲ ଅନେକ ନଷ୍ଟ ହେବ ହାର୍ଭେଷ୍ଟେଡ଼ ପ୍ୟାଡ଼ି ମଧ୍ୟ କେଉଁ ଅବସ୍ଥାରେ ଲୋକମାନେ ରଖିଥିବେ ସେଠି ମଧ୍ୟ ସେଥିରେ ମଧ୍ୟ କିଛି ଅସୁବିଧା ହୋଇପାରେ ତେଣୁ ଆମେ ସାତ ଦିନ ଭିତରେ ଚେଷ୍ଟା କରିବୁ କ୍ରପ୍ ଡ୍ୟାମେଜ୍ ଆସେସମେଣ୍ଟକୁ ଭଲ ଭାବରେ କରିବା ପାଇଁ এবং তারপরে যেখানে নিয়ম অনুসারে যে বড় ব্যবস্থা করা দিব সরকার তরফুর সেই বড় পদক্ষেপ নেওয়া দিব